অনন্যা খন্দকার আপনি লিখেছেন পবিত্র হয়ে মৃত্যুবরণ করার জন্য একজন মুসলিম হিসাবে কি করতে হবে পবিত্র হয়ে মৃত্যুবরণ করা বলতে আপনি যদি বোঝাচ্ছেন বোঝাতে চান যে গুণামুক্ত হয়ে মৃত্যুবরণ করা তাহলে সেক্ষেত্রে আমরা বলবো গুণামুক্ত হয়ে মৃত্যুবরণ করার জন্য আপনি আল্লাহ তালার কাছে হসনুল খাতেমা চেয়ে দোয়া করবেন আল্লাহ আপনার কাছে আমি ভালো মৃত্যু চাই আমি হেদায়তের উপরে অটলতা চাই অবিচলতা চাই রব্বানা আলা তুজি কুলুবানা বাদাই ঝাদাইতানা ওহাবদানা আমিল্লাদুম করহমা ইন্নাকা আন্তাল ওহাব দোয়া করবেন আল্লাহ তালার কাছে এইভাবে নবী করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর অটল রাখুন অবিচল রাখুন সেই দোয়াগুলো করবেন স্বাভাবিকভাবে এবং সৎসঙ্গ অবলম্বন করবেন ভালো মৃত্যুর জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন ভালো মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে তবে একটা হলো মিসওয়াক এটির মাধ্যমে ভালো মৃত্যু নসিব হয় সেটি করবেন নেকামলকে অব্যাহতভাবে করতে থাকা ভালো পরিবেশে থাকা ইত্যাদি করবেন শিবলি সাদিক আপনি লিখেছেন জানসাদিকার হাদিয়ার মধ্যে মৌলিক পার্থক্য কি আমলের দিক থেকে কোন ক্ষেত্রে কোনটি উত্তম দান সাদাকা এটি আর হাদিয়া মৌলিকভাবে হাদিয়াটাও এক প্রকারের দান বলতে পারেন তবে দানটা হয় মানুষের বিপদ দূর করার জন্য কষ্ট লাঘবের জন্য আর হাদিয়া যেটি হয় সেটি এই উদ্দেশ্য ছাড়াই হয় যে আমি তাকে দিলাম তাতে তার কষ্ট লাঘবের উদ্দেশ্য নাও থাকতে পারে তার কষ্ট না থাকলেও তাকে দিলাম এটা হলো হাদিয়া তো যদি ক্রাইসিসের কারণে কারোর কাউকে আপনি টাকা পয়সা দেন কোনো কিছু দান করেন এবং তার কষ্ট লাগানোর উদ্দেশ্য হয় সেটা সন্দেহভাবে গুরুত্বপূর্ণ তবে কেউ হয়তো ক্রাইসিসে নাই কিন্তু আপনজন আছেন হাদিয়া দিলে মহব্বত পাবে সেই জায়গাতে হাদিয়া দিচ্ছেন সেটাও করা যেতে পারে এটা ভ্যারি করে অবস্থার উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিয়া দেওয়ার জন্য নির্দেশ করেছেন তিনি বলছেন তোমরা এক অন্যকে হাদিয়া দাও কোন দাও তাহলে সেক্ষেত্রে তোমরা তাহাদু তাহাব্বু তোমরা এক অন্যকে হাদিয়া দাও তাহলে তোমাদের এক অন্যের প্রতি ভালোবাসা তৈরি হবে এই জন্য হাদিয়া দেওয়াটাও শুন না আর দান সাদকাটা হলো মৌলিক সুন্না